আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন এবং কমেন্টস পেয়েছি যে এসএসসির পরে মালয়েশিয়া উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা বা সুযোগ থাকলেও কোন লেভেলে পড়ালেখা করতে পারবো কি কি ডকুমেন্টস দরকার কত খরচ হবে বিস্তারিত তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার অন্যতম ইউনিভার্সিটি মাহাসা ইউনিভার্সিটিতে এসএসসির পরে কোন কোন বিষয় পড়ার সুযোগ আছে এবং সে বিষয়ে পড়তে খরচ কেমন হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছে মাহাসা ইউনিভার্সিটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আসাদুজ্জামান আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো স্টুডেন্টের পক্ষ থেকে অনেক প্রশ্ন পেয়েছি আফটার এসএসসি ও লেভেল অথবা দাখিল মালয়েশিয়াতে পড়ালেখার সুযোগ আছে কিনা বা মাহাসা ইউনিভার্সিটিতে আফটার এসএসসি ও লেভেল দাখিল কোন কোন বিষয়ে পড়ালেখা করতে পারবে যদি একটু করে বলতেন ধন্যবাদ রঞ্জন ভাই জেনারেলি বাংলাদেশ থেকে যারা এসএসসি অথবা ও লেভেলস কমপ্লিট করেছে তারা মাসাতে আপনার চাইলে ফাউন্ডেশন করতে পারবে ডিপ্লোমা করতে পারবে এই দুটো অপশনই বেসিক্যালি থাকে আর কি আর এসএসসি পরে যেটা হয় আর কি আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে মোস্টলি লাইক ধরেন ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করে তো ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করলে হবে কি এখানে আমরা অনেকটা আইএলস ব্যাপার স্যাপার আছে ইংলিশ রিকোয়ারমেন্টসের বাট যদি ফাউন্ডেশনের জন্য এখানে তারপর ফাউন্ডেশন এটা আপনি স্ট্রেট এক বছর ফাউন্ডেশন করবেন এসএসসি অথবা then one year can go for main programme like degree অনেকে কিন্তু আছে যারা ফাউন্ডেশন বুঝে না এটা লেভেল টাইপ ফাউন্ডেশন মিনস আমরা এখানে যেটা মিনস লাইক ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অথবা এ লেভেলস ইকুইভ্যালেন্ট টু অথবা মালয়েশিয়ান এসটিপিএম যেটাকে আমরা বলি আর কি সো এসএসসি অথবা ও লেভেলসে পরে সেটা ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা দিকে বুক করতে পারবে আর কি but best on their academy যদি কারোর ধরেন ও লেভেলসে পরে ফাউন্ডেশনে যেতে চাই কাছে পাঁচটা ক্রেডিট লাগবে মিনিমাম পাঁচটা সি যদি পাঁচটা সি নিচে থাকে তিনটা থাকে বা চারটা থাকে ওই ক্ষেত্রে আমরা আবার ডিপ্লোমার দিকে যেতে হবে আর যারা নর্মাল করা তারা স্ট্রেট মিনিমাম দুই ধরনের ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন ইন বিজনেস যারা বিজনেস লাইনে ক্যারিয়ার করতে চায় ব্যাচেলার ডিগ্রি লাইক ধরেন BBA accounting marketing international business hospital management hospitality even IT সাইডে তারা কিন্তু এই ফাউন্ডেশনের বিজনেস করতে এক বছর আর কি আর কেউ যদি ধরেন হেলথ সাইটে কেরিয়ার করতে চায় একদম nursing pharmacy dental MBBS physiotherapy অথবা ইঞ্জিনিয়ারিং এই লাইনে তখন তার ফাউন্ডেশন সায়েন্স এক বছর ফাউন্ডেশন সায়েন্স করতে হবে ওকে ফাউন্ডেশন বা ডিপ্লোমা কি কি ডিপ্লোমা অফার করে মানসা ইউনিভার্সিটিতে আমরা ডিপ্লোমার দিকে আপনার বিজনেস ডিপ্লোমা আছে like diploma business administration accounting human resource management তারপর হলো হোটেল রেস্টুরেন্ট ফিজিওথেরাপি নার্সিং তারপর হলো pharmacy hotel management restaurant management engineering like engineering আপনার diploma in civil engineering mechanical engineering আর একটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক তিনটা ডিপ্লোমা আমরা অফার করতেছি বিসাইড ব্যাচেলার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর তো ডিপ্লোমা প্রোগ্রামে আসার জন্য এসএসসি অথবা দাখিলে সিজিপিএ কেমন লাগবে আপনার একটু মিনিমাম 2.5 থাকলে সে হ্যাঁ। তবে ডিপ্লোমাতে আসলে এই মুহূর্তে আইটিএস লাগবে আইটিএস লাগবে ডিপেন্ডস অন লাইক আপনার প্রোগ্রাম স্কোরটা একটু ডিপেন্ডস যদি ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আচ্ছা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার ফোর পয়েন্ট ফাইভ লাগবে আর যদি আপনার ডিপ্লোমা ইন দিকে তাহলে ফাইভ লাগবে ফাইভ লাগবে হ্যাঁ। আর যারা ইংলিশ মিডিয়াম থেকে পাস করা বা ইংলিশ ভার্সন থেকে পাস করা তাদের কিন্তু আবার লাগবে ওকে হ্যাঁ। অনেক স্টুডেন্ট বলে যে এই আইস কি অ্যাপ্লাই করার আগেই লাগবে না আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করে আমি ওখানে যেতে পারবো আচ্ছা অপশন দুইটাই আছে এখানে যাদের আইএলটিএস নাই তারা ভিসা প্রসেস করে এখানে যেতে পারবে যাওয়ার পরে আপনার একটা প্লেসমেন্ট টেস্ট দিবে বেস্ট অন প্লেসমেন্ট টেস্ট যেটা আমাদের এখানে আমরা করি মাসাতে আমাদের তিনটা লেভেল আছে এখানে আপনার beginner pre intermediate intermediate so based on student placement test তারা ওই লেভেলগুলোতে যাবে আর এক একটা লেভেল হলো আপনার টু মান্থ করে আর এটার জন্য আমরা চার্জ করবো three thousand in per level কেউ যদি দুইটা লেভেল করতে হয় ওই ক্ষেত্রে আপনার মিনিমাম সিক্স থাউজেন্ড রিং পে করতে হবে আফটার ইংলিশ এই প্লেসমেন্ট টেস্টগুলোর পরে ক্লাস করার পরে then student can go for IELTS exam okay এক্সামের পরে কিন্তু সে মেইন প্রোগ্রামে যাবে উইদাউট আইএলসটা কিন্তু কেউ মেইন প্রোগ্রামে যেতে পারবে না যেতে পারবে না হ্যাঁ। আবার অনেক ইউনিভার্সিটিতে এক সময় শোনা গেছে যে এক বছরের মধ্যে আইএলটিএস পেপার জমা দিলেই হয়েছে এটা মিনিমাম এক বছর সময় দিবে এক বছর টাইম দিবে ইউ ইউজিএস বাট আমরা ট্রাই স্টুডেন্টকে সেফ সাইডে রাখার জন্য ট্রাই অ্যাজ পসিবল হাঁসটা দিয়ে সে সেফ থাকবে আর সবচেয়ে বেটার হয়তো যদি কেউ আইটেস দিয়ে দেয় সেটা সেটা ডিউরিং ডিউরিং এই প্রসেসিং টাইমটা আর কি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে প্রায় ফোর টু সিক্স উইক্সের মতো লাগে টোটাল সো এই সময়টা যদি কেউ ডিপ্লোমাতে যেতে চায় আমার মনে হয় লাইক এটা খুব একটা ডিফিকাল্ট না 4.5 4.5 5 পাওয়া এটা ইজ ভেরি ইজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনার এসএসসি দাখিল ও লেভেলের পরেও মানুষের পড়ালেখার সুযোগ আছে ফাউন্ডেশন এবং ডিপ্লোমা ফাউন্ডেশন প্রোগ্রামে গেলে কোনো প্রকার আইএলটিএসের ঝামেলা নেই এবং ডিপ্লোমাতে গেলে আইএলটিএস লাগে কোনো কোনো সাবজেক্টের জন্য ফোর পয়েন্ট জিরো কোনো কোনো ফাইভ এটা লাগে এরপরেও আপনাদের যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন সম্পর্কে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আপনাদের ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে পারেন আর এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা প্রোগ্রাম ফাউন্ডেশন এবং ডিপ্লোমা উভয় প্রোগ্রামেই স্কলারশিপের ব্যবস্থা আছে আর এই স্কলারশিপ পেতে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট মার্কশিটগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে দিতে পারেন যে কত পার্সেন্ট আপনাদের খরচ হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন সাধারণত ডিপ্লোমা লেভেলের জন্য কীরকম খরচ হতে পারে যদি আমরা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের কথা বলি এখানে অথবা ডিপ্লোমা ইন বিজনেস আপনার সব মিলায় ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট আপনার সাতত্রিশ হাজার ইঙ্গিত যাবে আড়াই বছরে তো ফার্স্ট ইয়ার আপনার হয়তো দেখছে যে সাড়ে তিন লাখ টাকার মতো পে করতে হতো সাড়ে না সাড়ে তিন লাখ সেকেন্ড ইয়ার হয়তো দুই লাখ টাকার মতো আর ফাউন্ডেশন প্রোগ্রামে কিরকম ফাউন্ডেশন আপনার সোয়া তিন লাখ টাকার মতো সোয়া তিন লাখ বা তিন লাখ থেকে সোয়া তিন লাখ বা সাড়ে তিন লাখের মতো খরচ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করেন আপনাদের কমেন্টসের উত্তর দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা করেন বেল বাটন ক্লিক করে রাখুন মানুষের উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে প্রতিনিয়তই ভিডিও অটোমেটিকলি পৌঁছে যাবে আপনাদের হাতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত থ্যাংক ইউ